হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মাল্টি পাঠশালা ইউটিউব চ্যানেলে আজকে আমি সেন্টেন্স কারেকশন নিয়ে কিছু কথা বলবো এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে তো এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনগুলো সঠিক কোনগুলো ভুল তা আজকে নির্ণয় করব তো আমাদের আমার এই মাল্টি পাঠশালা চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে আমার একটা রিকোয়েস্ট সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে তো দেখুন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে প্রথমে সেটা হচ্ছে কি he has does the work এখানে সেন্টেন্সটা সঠিক কিনা বল আপনারা গেস করতে থাকেন সেন্টেন্সটা কি হবে সঠিক নাকি ভুল তো এখানে আমি বললাম যে সেন্টেন্সটা হচ্ছে ভুল কেন ভুল he has does the work he has এর পরে আবার ডাজ হয় না হি হ্যাজ তারপর ভার্বের তিন নম্বর ফর্মটা হয় তো এখানে কি হবে ডান হবে he has done the work সে কাজটি করেছে তারপরে হচ্ছে এখানে পরের বাক্যটা দেখতে পাচ্ছি যে I have had my lunch এই বাক্যটা দেখলে অনেকে ভাববে যে বাক্যটা কি ভুল দেওয়া আছে তো অবশ্যই বাক্যটা হচ্ছে সঠিক বাক্য কেননা এখানে হ্যাড ভার্বের বি থ্রি অর্থাৎ ইটেন অর্থে ব্যবহৃত হয়েছে ইটেন অর্থে ব্যবহৃত হয়েছে I have eaten my lunch অর্থাৎ আমি আমার খাবার খেয়েছি দুপুরে খাবার খেয়েছি খেয়ে ফেলেছি তো ভার্বের তিন নম্বর ফর্ম হিসাবে এখানে ইডেন অর্থে এই হ্যাটটা ইডেন অর্থে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে তারপর আমরা পরে একটা সেন্টেন্সটা দেখি যে I is a pronoun I is a pronoun আমরা জীবনেও এরকম বাক্য দেখি না আই আয়ের পরে ইজ হয় তো আসলে অনেকেই ভাববে যে বাক্যটা ভুল কিন্তু আসলে বাক্যটা হচ্ছে কি সঠিক হ্যাঁ এই যে দুই নাম্বারটা সঠিক তিন নাম্বারটা সঠিক এক নাম্বারটা ছিল ভুল তো এখানে I is a pronoun I হচ্ছে একটা প্রনাউন আয়ের পরে ইজ আই আই তো সাধারণভাবে একটা নেই হ্যাঁ নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই তো প্রণাম তো পরের বাক্য দেখি আমরা যে এখানে চার নম্বর বাক্য he did not went to school এই বাক্যটা আপনার গ্যাস করেন কী হতে পারে সঠিক নাকি বল তো আমার মতামত হচ্ছে এটা কি he did not went to school এখানে ওয়ান থাকার কারণে বাক্যটা হচ্ছে কি ভুল হি ডিড নট ডিডের পরে যে বারটা হবে সে বারবে বেস ফ্রম হবে বেস ফ্রম হওয়ার কথা তো এখানে হচ্ছে বিটুডা ফার্স্ট ফ্রম সেটা হচ্ছে ভুল এখানে যদি গো হতো তাহলে বাক্যটা রাইট হতো তো তারপরে <clears throat> পরে বাক্যটা দেখি এখানে number five he is an university student এখানে ইউনিভার্সিটি শব্দটা আমরা জানি ইউ শব্দটা হচ্ছে কি একটা ভাওয়েল এই ভাওয়েল শব্দটার আগে অ্যান হচ্ছে এখানে বসে আমরা জানি অ্যান বসে কিন্তু এখানে অ্যান বসবে না এখানে শুধু অ্যা বসবে কারণ ইউ এর উচ্চারণ যদি যদি ইউ এর মতোই হয় ইউয়ের উচ্চারণ যদি ইউ এর মতো হয় দেখেন এখানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তাহলে ভাওয়েলের পরিবর্তে এন্না না বসে এ বসে এখানে ইউএর মতো হয়েছে বিদায় এখানে এর না হয়ে এ বসে সুতরাং এ বাক্যটা হচ্ছে কি ভুল বাক্য তারপরে দেখি number six I have had my dinner এখানে বাক্যটা অনেকেই হ্যাঁ বলতে পারে যে এটা ভুল হয়েছে না এটাও সঠিক I had had my dinner অর্থাৎ এখানে হ্যাডটা হ্যাডের জায়গায় কিন্তু এখানে এই হ্যাডটা বার্বের ভি থ্রি অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে এখানে এইটার অর্থে এই হ্যাডটা ব্যবহৃত হয়েছে আমি আবার খাবার খেয়েছি এখানে রাতের খাবার খেয়েছি এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে তারপর দেখি number seven I apostrophe D love her তো এখানে অনেকেই এখানে এই উচ্চারণটাই করতে পারবে না যে এখানে এখানে কি বইলে পড়বে হ্যাঁ হয়তো অনেকেই ডিট বইলে পড়ে হ্যাড <coughs> বইলে পড়ে অথবা কি অন্য কিছু ব্যবহার করে পড়তে পারি কিন্তু আসলে এটা সঠিকটা কি এখানে কি বললে এটা পড়া যায় আয়ের পরে অ্যাপোস্ট্রোপ ডি থাকলে তারপর আমাদের পরের ভাবটার দিকে লক্ষ্য রাখতে হবে পরের ভাবটা যদি ভার্বের বিয়ন হয় মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে উড বলে পড়তে হবে আই উড লাভ হার আমি তাকে ভালোবাসতাম তো এরকম অর্থে এখানে উড বলে পড়তে হবে হুম তো এখানে আবার ডিড বলে পড়তে পারতাম যদি এখানে লাভ থাকতো যদি এখানে লাভ থাকতো ভার্বের ফার্স্ট ফর্ম থাকতো পাঁচশন থাকলে তখন কি হইতো এখানে হ্যাড হ্যাড বলে পড়তাম তো এখানে আই হ্যাড লাভড হার হ্যাঁ তো এখানে যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেহেতু এখানে উড বলে পড়তে হবে আই উড লাভ হার তারপর হচ্ছে দেখি number eight she has been done her homework for an hour বাক্যটা কি সঠিক নাকি ভুল বাক্যটা হচ্ছে কি এটা ভুল বাক্য কেননা শি হ্যাজ বিন এখানে ভার্বের সাথে ডু ভার্বের সাথে কি হতো আইএনজি হলে বাক্যটা সঠিক হতো he has been doing her homework for an hour সে তার কাজ এক ঘন্টা ধরে করছে এখানে ফর থাকার কারণে এখানে কি বার্বের সাথে আইএনজি এবার এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টেন্সের দিক দিয়ে হিসাব করতে গেলে এখন এখানে হচ্ছে he has been doing her homework for an hour সে তার কাজ বাড়ির কাজ এক ঘন্টা ধরে করছে তো এখানে ডুইং হবে তারপরে বাক্যটা সঠিক হবে হুম তারপর দেখি আমরা নাম্বার নাইন সে এখানে she is gone to market এখানে এই বাক্যটা যদি আমরা হিসাব করি তাহলে একদিক দিয়ে সঠিক হয় সরি এক ভুল হয় কারণ এখানে যদি সঠিক রাখতে চায় তাহলে এখানে ইজের পরিবর্তে হ্যাজ বসাতে হবে she has gone to market সে বাজারে গিয়েছে তো এখানে হ্যাজ বসাতে হবে আর যদি আমরা এখানে হ্যাজ না বসিয়ে ইজ টিক রাখতে চাই তাহলে এখানে শি ইজ গোর সাথে কি হবে আইএনজি যুক্ত হবে she is going to market সে মার্কেটে যাচ্ছে তো এরকম অর্থে ব্যবহৃত হবে যদি আমরা ইজ ঠিক রাখতে চাই আর এখানে ইজ উঠাই দিলে এখানে হ্যাজটা বসাতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল কারণ গণ হচ্ছে ভার্বের ভি থ্রি তারপর হচ্ছে number ten I have a one taka note বাক্যটা সঠিক নাকি ভুল বাক্যটা হচ্ছে সঠিক কেননা আই হ্যাভ এ ওয়ান দেখেন এখানে ও হচ্ছে একটা ভাওয়েল তো ভাওয়েল থাকা সত্ত্বেও আমাদের বসাতে হতো কি এন কিন্তু এখানে এন না হয়ে কি হবে এ হবে কারণ হচ্ছে ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন না বসে এ বসে যেমন ও ও এর উচ্চারণ হচ্ছে ওয়ান টাকা নোট এখানে ওয়ান কথাটা বলতে গেলে আমাদের ওয়া শব্দটা আসে যেটা ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতো হয় ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন না হয়ে এ বসে তো এখানে আই হ্যাভ এ ওয়ান টাকার নোট এখানে বাক্যটা সঠিক তারপর দেখি আমরা উই হ্যাভ কল হিম এখানে বাক্যটা সঠিক নাকি বোল এই বাক্যটা হচ্ছে বোল কেননা উই হ্যাভ ভার্বে প্রেজেন্ট ফর্মের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় অর্থাৎ ভার্বে তিন নম্বর ফর্মটা হয় এখানে যদি কল হতো তাহলে বাক্যটা সঠিক হতো যেহেতু এখানে কল শুধু তাহলে এখানে বাক্যটা বোল উই হ্যাভ কল হিম এখানে উই হ্যাভ কল হিম হইলে বাক্যের প্রেজেন্ট হ্যাঁ পারফেক্ট হইতো যেহেতু এখানে কলটি নাই সেহেতু বাক্যটা বোল উই হ্যাভ কল হিম আমরা তাকে ডেকেছি এরকম অর্থ দিত এখনও সেই অর্থটা দেয় না বিদায় এখানে বাক্যটা ভুল তারপর আমরা দেখি নাম্বার বারো it is time for us to attack the enemy হ্যাঁ এটাই উপযুক্ত সময় টু অ্যাটাক দ্য এনিমি শত্রুকে কী করার হ্যাঁ প্রতিরোধ করা তো এখানে অ্যাটাক শব্দটা দেখেন একটু লক্ষ্য করে এখানে কোথায় শব্দ বাক্যটা সঠিক নাকি ভুল বাক্যটা হচ্ছে ভুল কেননা এখানে it is time for us to to হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভের পরে ভার্বের ইনফিনিটিভ হ্যাঁ এরপরে ভার্বে ভিয়ন বসে তো এখানে ভার্বটা যেটা দেওয়া আছে সেটার সাথে কি ইডি দেওয়া আছে অ্যাটাক্ট অ্যাটাক্ট এই ইডি থাকার কারণে বাক্যটা ভুল বাক্যটা হচ্ছে কি ভুল এখানে যদি শুধু টু পরে অ্যাটাক থাকতো তাহলে বাক্যটা সঠিক হইতো কেননা আমরা জানি কি টু প্লাস ভার্বে ভিয়ন ফর্ম তো এখানে এটা নাই বিদায় বাক্যটা ভুল তারপরে দেখি নাম্বার তেরো আই উড রেদার ডাইট দেন স্টিল বাক্যটা কি সঠিক নাকি ভুল চিন্তা করো তো বাক্যটা হচ্ছে এটা হচ্ছে ভুল বাক্য কেননা দেখেন এখানে I would rather would rather অর্থ কি উড রেদার অর্থ হচ্ছে বরং আই উড রাদার ডাইট দেন বিগ আমি মরবো তবু চুরি করব না তো এখানে ডাইট হয়েছে দেখেন এখানে যদি ডিটা না হইতো তাহলে বাক্যটা কী হইতো সঠিক হইতো কেননা আমরা জানি হ্যাড ব্যাটার উড রাদার এগুলোর পরে ভার্বে ভিয়ন বসে লিখে দিই এখানে হ্যাড ব্যাটার অথবা উড রাদার এরপর হ্যাঁ প্লাস ভিয়ন ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে তো এই কারণে বাক্যটা ডি থাকায় এখানে বাক্যটা হচ্ছে এটা ভুল বাক্য তো এখানে শুধু ডাই হলে বাক্যটা ঠিক থাকতো I would rather die than be আমি মরবো তবু চুরি করবো এরকম অর্থ দেয় এটা তো নাম্বার চোদ্দ দেখি it is high time we leave the place বাক্যটা সঠিক নাকি ভুল দেখেন বাক্যটা হচ্ছে একটা ভুল বাক্য এটা এটা ভুল বাক্য কেন ভুল বাক্য দেখেন এখানে it is high time we leave the place এখানে আমরা এটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে কমপ্লিটিং সেন্টেন্স তো এখানে ইট ইজ হাই টাইমে পড়ে যদি আবার সাবজেক্ট থাকে দুইটা ক্লোজ একটা সেন্টেন্সে যদি দুইটা ক্লোজ থাকে তাহলে প্রথম ক্লোজের পরে যদি আবার নতুন করে সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বিট হয় অর্থাৎ লিভ না হয় এখানে যদি লিফট হতো তাহলে বাক্যটা সঠিক হতো it is high time we left the place তাহলে বাক্যটা সঠিক হতো যেহেতু এখানে শুধু লিফ দেওয়া ছিল সেহেতু এখানে বাক্যটা ভুল দেওয়া ছিল তারপর আমরা আসি last on fifteen the patient died before the doctor came এখানে the patient died before the doctor came রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার পূর্বে এখানে প্রেজেন্ট এখানে কোন কাজটা আগে করছে সেটা আগে দেখতে হবে তো এখানে আগে রোগীটা মারা গেছে তারপর ডাক্তার এসেছিল তো এখানে বাক্যটা সঠিক নাকি ভুল দেখেন একটু চিন্তা করে এই বাক্যটা হচ্ছে ভুল কেননা এখানে দ্য পেশেন্ট ডায়েট এখানে ডায়েটের আগে যদি এখানে হ্যাট থাকতো তাহলে বাক্যটা সঠিক হতো হ্যাট থাকলে বাক্যটা সঠিক হতো the patient had died before the doctor came ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল তো এখানে বিফোরের পূর্বে যদি আমি এখানে লিখি বিফোর বিফোরের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট এরপরে হচ্ছে শুধু পাস্ট ইনডিফিনিট পরে আরেকটা বাক্য কিন্তু আফটার দিয়ে হয় আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট আফটারের পূর্বে শুধু পাস্ট ইনডিফিনিট তো এই আফটার আর বিফোর এর মধ্যে পার্থক্য আছে আফটারের পরে হবে ফার্স্ট পারফেক্ট আর বিফোরের পূর্বে হবে ফার্স্ট পারফেক্ট আফটারের পূর্বে হবে ফার্স্ট ইনডিফিনিট বিফোরের পরে হবে ফার্স্ট ইনডিফিনিট এটা বুঝে নিতে হবে সেহেতু এখানে এই বাক্যটা দেওয়া ছিল যে দ্য পেশেন্টটা এখানে বিফোর শব্দটা উল্লেখ আছে বিফোর থাকার পূর্বে হবে কি এই যে বিফোর থাকার পূর্বে হচ্ছে ফার্স্ট পারফেক্ট এখানে এটা হচ্ছে কি ফার্স্ট আর এখানে এটা হচ্ছে কি পারফেক্ট হ্যাঁ পাস্ট পারফেক্ট এরপরে হচ্ছে শুধু পাস্ট ইনডিফিনিট এখানে শুধু এই যে ইনডিফিনিট শুধু পাস্ট একটা একটা দেওয়া আছে তো আশা করি বাক্যগুলো সবাই বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওটি যদি পেতে চাও তাহলে আমার এই মাল্টি পাঠশালা ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম